আমি স্বাধীনতা টিভির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে দুটি কথা বলতেছি ভারত ভারতের মিডিয়া যখনই বাংলাদেশে কোনো উন্নয়ন কল্পের উপর আলোচনা এবং তারিফ করতেছে তখনই আমাদের বুঝতে হবে তারা আমাদেরকে বাংলাদেশকে বেলুনের মতন খুলেছে যখন উপরে উঠে হঠাৎ করে বাস্ট হয়ে যেতে পারে আমরা যখন দেখলাম পদ্মা সেতুর ব্যাপারে ভারতের মিডিয়া পদ্মা সেতুর উন্নয়ন কল্পে বিশাল আলোচনা করতেছে ভারতকে ডিঙ্গিয়ে বাংলাদেশে এত বড় উন্নয়নমূলক পদ্মা সেতু হইতেছে তখন আমরা দেখতে পাই পদ্মা সেতু উদ্বোধন লগ্নে ভারতের মোদি বাংলাদেশের এই পদ্মার উদ্বোধনকে বিঘ্ন ঘটানোর জন্য আইলা নার্গিসের মতো কোনো প্রভাব না থাকলেও তারা তিস্তার পানি গঙ্গার পানি ছেড়ে তিস্তার পানি এবং পার্কার পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের শত শত হাজার মানুষের হত্যা করতে লাগলো চট্টগ্রাম সিলেট এবং খুলনা শত শত মানুষকে হত্যা করলো কোটি কোটি বাংলাদেশের সম্পদ বিলীন করে দিল দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে বাংলাদেশকে চেয়েছিল একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তা হয়তো মোদী সরকারের সম্ভব হয়নি কিন্তু বাংলাদেশ ঠিকই পদ্মা সেতু উদ্বোধন করেছে পদ্মা সেতু ঠিক মতেই পদ্মা সেতুর কাজকর্ম চালাচ্ছে